বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওবা দরুদ শরীফ পড়ে বাইরে হওয়ার দরকার নাই আমরা দরুদ শরীফ পড়ব আমার রাসূলকে শোনানোর জন্য আমি যদি চুপি চুপি দরুদ পড়ি আমার রাসূল জানতে পারেন কিনা মাইতিয়া পড়লো আমার রাসূল জানে অন্ধকার মসজিদে কোণে বসে বসে দরুদ পড়লো আমার রাসূল জানে ভিডিওর সামনে

নামাজকে বাদ দিয়েছে আলী সে খোদা আমার সবচেয়ে ভালোবেসেছিলেন আমার আলীকে ভালোবেসেছিলেন আলীকে মাঝে মধ্যে নামাজ বাদ দিতেন নামাজ বাদ দিতেন নাকি কারোর সাথে মিথ্যা কথা বলতেন কারোর সাথে খারাপ আচরণ করতেন তাদের ভালোবাসা তো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু

শরীফ থেকে আমাদের উপর হাজির হয়ে যাবে আমাদের জন্য সুপারিশ করবেন সুবহানাল্লাহ এই ছোট্ট মনে মনে এই ছোট্ট হৃদয় দিয়ে আমি গরিব হয়ে ধনী হই মন আমি যেখানে থাকি না কেন আমার নিজের নিজের জায়গা থেকে আমার রাসুলের নামে যদি দরুদ পড়ি আমার নবীজি রাউজায়ের পাহাড় থেকে জানতে পারেন কার ছেলে দরুদ শরীফ পড়েছে যে দরুদ পড়েছে তার বাবার নাম কি তার মায়ের নাম কি বাবার হাজিরি মার হাজিরি ওই দরুদ পড়তে বাবার নাম সহ আমার রাসুলের কাছে প্রতিদিন চলে যায় যদি বলো সুবহানাল্লাহ আমাদেরকে নবীর প্রেম চর্চা নীরবে সকলে নীরবে ভালোবাসো যে ভালোবাসা নীরব করে সে ভালোবাসা হবে যে ভালোবাসা কি হয় আল্লাহ পাক আমাদের সকলকে তো দান করুন